আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল আজ সতেরো ডিসেম্বর দুই হাজার একুশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গের সমুদ্র সৈকত থেকে সকালবেলার খুবই মনোরম পরিবেশ বিশেষ কাজে চট্টগ্রাম আসার কারণে ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চ আছে যারা আসবেন অবশ্যই বসতে পারবেন গোসল করতে পারবেন যদিও কক্সবাজার সমুদ্র সৈকতের মতন এটা অনেক ময়লা পানি চট্টগ্রাম শহরের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত সকালবেলা মিষ্টি রোদের সমুদ্রের বাতাসগুলো অনেক ভালোই লাগতেছে আমাদের কাছে তবে সমুদ্র সৈকতে ঘোরার জন্য উপযুক্ত সময় হচ্ছে বিকালবেলাটা সকালবেলাটা মন্দ না দূরে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে ভঙ্গল করা একেবারে শান্ত সৃষ্ট সমুদ্রের আজকের এই সাইডটা এখানে অনেকগুলো খাবার পাওয়া যায় তার মধ্যে কাঁকড়া চিংড়ি উল্লেখযোগ্য এই ব্যাঞ্চ দেওয়া ঘরগুলোতে এখান থেকে স্পিড বোর্ডে করে ঘুরানো যায় ছাড়ি ঘুরতে করতে পারেন প্রতিজন একশো টাকা করে যদিও পতঙ্গা সি বিচটা কক্সেস বাজারের মতো না তবে আসলে মন্দ না আমাদের ভালো লাগছে চিটাগং শহর থেকে সিএনজি করে আসা যায় তবে যারা আসবেন অবশ্যই মেরিন ড্রাইভ যে রোডটা আছে ওইটা ধরে আসবেন তাহলে আরও মজা লাগবে আছে আমাদের গোড়ায় এখানে স্কুটার আছে ছেলে জন প্রতি একশো টাকা দিয়ে চালাইতে পারেন খুবই সুন্দর লাগতেছে সকাল দৃশ্যটা সূর্যটা আশা করি আসলে আপনাদেরও ভালো লাগবে আমাদের মতো